কথাগুলি লাগে না মনে ওয়াদাগুলি রাখে না মনে ধরে যখনই মনটা ধরে রেখেছে তোমার ছবিকে নির্ঘুম দু চোখের কোণে সব চাওয়াগুলো তোমাকে ঘিরে জীবনে প্রতিটা ক্ষণ জুড়ে মিশে তুমি যে যদি নিঃশ্বাস থেমে থাকে চোখ ডুবে আধারে প্রিয়তম থাকবে তুমি পাশে মনটার কিছু চাই না তোমারই ভালোবাসা ছাড়া প্রথম প্রেমেরই এই সারা তুমি প্রিয়া মনটার কিছু চাই না তোমারই ভালোবাসা ছাড়া প্রতিদিন বলে বাতাস কানে কানে দুজনে দুজনে ভালোবাসে যেন গুনগুন করে গান শোনায় তারা যে প্রতিদিন বলে বাতাস কানে কানে দুজনে দুজনে ভালোবাসে যেন গুনগুন করে গান শোনায় তা কথা বলে চাই কাছে তোমাকে ও প্রিয়া মনটা কিছু চাই না তোমারই ভালোবাসা ছাড়া প্রথম প্রেমেরই সারা তুমি প্রিয়া মনটা কিছু চায় না তোমারই ভালোবাসা ছাড়া को करार आया तुझ पे प्यार आया पहली पहली बार आया ओ यारा दिल को करार आया तुझ पे प्यार